সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট ধরবেন বা বড় বড় মাছ শিকার করবেন এটা সম্পূর্ণই আমাদের প্রিমিয়াম কোর্সের ভিতরে যদিও আমি ভিডিওটা শেয়ার করতেছি কারণ অনেকেই আছে যারা প্রশ্ন করে এই যে যখন এই একটা ক্লায়েন্ট আমার এটা কিন্তু ফাইবার মার্কেট প্লেসে আমি নিয়ে আসি এভাবে এখানে টোটাল আমাদের এই প্রজেক্টটা মোটামুটি অনেক বড় একটা প্রজেক্ট আমি এখনও অ্যাড রান করিনি আমি বাইরকে মেসেজ করছি যদি ও অনুমতি দেয় যে হ্যাঁ অ্যাডে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমি অ্যাডটা রান করব। তো যাই হোক আমি একটা মেথড দেখাবো আজকে যার মাধ্যমে আপনারা চাইলে হিউজ টাকা ইনকাম করতে পারেন এর বাইরে আমি অনেক মেথড দেখাই বা অনেক টিপস শেয়ার করি যেটা আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো জায়গায় আপনাদের এরকম কোনো কিছু শেখায় আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিওগুলো অনেকে না দেখে অযথা কিছু কিছু কমেন্ট করে যেটা আসলে আপনাদের শেখানোর প্রতি একটা আগ্রহ এটা কমে আসে তো আই হোপ যে যদি আপনাদের ভালো না লাগে তাহলে বলবেন আমি এই ধরনের কোনো কিছু শেয়ার করব না তো আপনারা অন্য কোথাও থেকে শিখতে পারেন যেহেতু আমার এখানে অনেক স্টুডেন্ট আছে মোটামুটি আমার স্টুডেন্টদেরকে ভিডিওগুলো শেয়ার করি যারা ফ্রি স্টুডেন্ট যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকেই আমি মূলত এখানে শেখানোর আগ্রহ নিয়ে তাদেরকে শিখাই আর কি তো আমার প্রিমিয়াম কোর্সগুলো আলাদা বিষয় আর এখানে ফ্রি স্টুডেন্টদের জন্য আমি কিছু জিনিস রাখি যার কারণে তারাও যেন ভালো একটা কিছু করতে পারে যাদের অর্থনৈতিক দিক অনেকটাই খারাপ তাদের জন্য তো যাই হোক আমি অনেক কথা বললাম এটা আসলে আমার একটু মাইন্ড করছি এটা করার কারণে ওকে যাই হোক এগুলো আমি স্কিপ করে চলে যাই আমি যে মেথডটা দেখাবো এটা খুবই একদম বেস্ট একটা মেথড যেটা বলতে পারেন সব থেকে বেস্ট একটা মেথড একটা কাজ এখনও চলতেছে আমার এই মেথড থেকে নেওয়া তাহলে আমার তো আর দেখানো কোনো সমস্যা নাই ওকে তো এটা আপনাকে লিখতে হবে এই সিস্টেমটা এই মেথডে কাজ করতে গেলে আপনাকে ফার্স্ট টাইম লিখতে হবে বিজনেস আমরা সরাসরি লিখব হচ্ছে বিজনেস ডিরেক্টরিজ ইন ইউএসএ তো এটার কাজটা কি এটা হচ্ছে জরেন বিভিন্ন কোম্পানি থাকে যারা তাদের বিজনেসগুলো বা বিজনেস আইডিয়াগুলো এর মাধ্যমে তাদের ওয়েবসাইটগুলো শেয়ার করে বা এখানে তাদের ওয়েবসাইটগুলো থাকে আর কি বিভিন্ন মাধ্যমে এই বিজনেস ডিরেক্টরির ভিতরে সাবমিট করা থাকে বিভিন্ন বড় বড় কোম্পানি ছোট কোম্পানি বড় মানে টোটাল কথা হচ্ছে ওদের একটা নেটওয়ার্ক এগুলোতে তাদের ওয়েবসাইট যারা নতুন তৈরি করে বা নতুন বিজনেস করতে আসে তাদের এগুলো এখানে আসলে ইনক্লুড করে ওরা তো আমরা যদি এখানে দেখেন আমি যদি বিজনেস ডাইরেক্টরি ইন ইউএসএ লিখি এটা চাইলে আপনি কানাডাতে লিখতে পারেন ইউএসএ লিখতে পারেন অস্ট্রেলিয়া লিখতে পারেন বা ক্যালিফোর্নিয়া লিখতে পারেন মানে নির্দিষ্ট সিটি টার্গেট করতে পারবেন পাশাপাশি আপনি একটা স্টেজ বা একটা দেশকে টার্গেট করতে পারবেন সেটা যে কোনো কান্ট্রি প্রতিটা কান্ট্রিরই আপনার বিজনেস ডিরেক্টরি সাইটগুলো পাওয়া যায় ঠিক আছে এগুলো থেকে আপনাদের আপনারা ক্লায়েন্টগুলো ক্লায়েন্ট মানে কালেক্ট করতে পারবেন এখান থেকে হিউজ টাকা ইনকাম করা যায় তো আমি ধরেন এরকম আমি লিস্ট আকারে আমি গেলাম হচ্ছে টোটাল সাতান্ন সাতান্নটা সাইট আমি দেখতেছি এখানে আমার আমি যে সাইট থেকে কাজটা নিয়েছি সেটা হচ্ছে এটা ওয়াইইএলপি ওকে e এটা হচ্ছে সাইটের ই আপনারা এরকম করে ওপেন করবেন আমি এরকম আপনি অনেকগুলো পাবেন বিজনেস ওয়াই বিজনেস ডিরেক্টরি সাইটগুলো যেটার মাধ্যমে বিজনেসের সকল এখানে কিছু ফ্রি আছে কিছু আছে হচ্ছে ধরেন আপনার প্রিমিয়াম এরকম যেহেতু এটা এটা খুবই হেল্পফুল আমি নিজেও এটাই ব্যবহার করি বাড়তি ক্লায়েন্ট ধরার জন্য তো ধরেন এখানে আপনি যে কোনো কান্ট্রির যে কোনো ক্যাটাগরি রিলেটেড আপনি বায়ার ধরতে পারবেন হ্যাঁ তো আমি যদি ধরেন আমি যে কোনো ক্যাটাগরি নিচের দিকে দেখেন একটু যদি আমরা দেখি এগুলো হচ্ছে বায়ারদের প্রোফাইল যারা বিজনেসগুলো করতেছে বা নতুন বিজনেসে অংশগ্রহণ করছে তাদের ওয়েবসাইটগুলো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে আপনি চাইলে মোড়ে যদি ক্লিক করেন আরও অনেকগুলো ক্যাটাগরি পাবেন যারা এইগুলো বিজনেসের সাথে কম বেশি জড়িত হ্যাঁ তো আমরা ধরেন এখান থেকে আমি যদি ধরেন শপিং রিলেটেডে ক্লিক করি বা হোম সার্ভিস যারা দিতেছে এরকম যদি আমি ক্লিক করি এখানে আরও অনেক কিছু পাবেন হ্যাঁ তো ধরেন এরকম অনেকগুলো এরকম আনলিমিটেড কিন্তু পাওয়া যাবেন দেখেন প্রতিটা বিজনেসেরই আলাদা আলাদা এখানে কিন্তু চাইলে আপনি নির্দিষ্ট এরিয়া কিলোমিটার এখানে সব কিছু আছে আপনারা এভাবে কিন্তু ফাইন করতে পারেন তরুণ মানে সম্ভবত আমরা যে কোনো একটা সাইটে আমরা ইয়া করতে পারি ধরেন এখানে ডেন্টাল রিলেটেড করতে পারেন পার্সোনাল শপিং এরকম আপনি অনেক মানে সাইট পাবেন যারা এগুলো নিয়ে কাজ করতেছে যদি আমরা এখান থেকে ধরেন এখান থেকে যদি আমি যাই ধরেন এরা যাদের ডিজিটাল মার্কেটিং লাগবে এরকম লোকদের যদি আমি টার্গেট করতে চাই বা যারা ডিজিটাল মার্কেটিং করতে চাবে মানে প্রতিটা বিজনেসেরই তো ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হবে মানে সেটা ছোট হোক বা বড় হোক এটা সব ধরনের বিজনেসম্যানদের এই ধরনের কাজগুলো করাতে হয় ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যেমন এসিও e এটা লাইফ টাইমই করাতে হয় তো ধরেন আমি ধরেন একটা ক্যাটাগরিতে যাব ধরেন রেস্টুরেন্টে যাব না আমি home service okay beauty and okay এটাতে যাইতে পারি অথবা শপিংয়ে যাই যে কোনো একটাতে যাইতে পারি আপনার যে কোনো ক্যাটাগরি লেগে সার্চ করতে পারেন এখানে যে কোনো একটাতে যাওয়া যায় ধরেন স্যান ফ্রান্স ওকে মাই ফেভারিট ধরেন এটাও তো যাইতে পারি ওকে আমরা এটাতে যাই দেখি কিছু পাই কিনা আমরা যখন এই প্রোফাইলের ভিতরে সাত নাম্বার ফক্সি নেশন নশন ওকে যাই হোক এটা মানে সঠিক উচ্চারণটা কি হবে তো এটা বিষয় না আমরা ধরেন এই একটা ওয়েবসাইটে গেলাম হুম যাওয়ার পরে এটা তাদের একটা প্রোফাইল করছে তারা এই সাইটগুলোতে বিজনেস ডিরেক্টরি সাইটগুলোতে মূলত প্রোফাইল করছে এই বিজনেস যারা যারা এই মানে তাদের একটা এটা একটা ব্র্যান্ডিং বা একটা কোম্পানি তারা এই কোম্পানি প্রোফাইলটা করছে এখানে সমস্ত তথ্য তাদের দেওয়া আছে তো আমরা যেটা করব এখান থেকে তাদের একটা ফোন নাম্বার কিন্তু আমরা পাচ্ছি তো আমি যদি চাই একদম রিয়েলভাবে এখানে তাদের একটা ওয়েবসাইট আছে দেওয়া আছে এখানে আমরা এখান থেকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে আমরা ডাইরেক্ট তাদের ওয়েবসাইটে চলে যাব আমরা কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবো আমরা সমস্ত ডিটেলস কিন্তু আমরা তাদের কাছ থেকে পাবো আর কি তো সেটা যদি আমরা এখান থেকে যেই এটা হচ্ছে তাদের মূলত ওয়েবসাইট তারা যেটা ইউজ করতেছে এই সাইটগুলোতে কিন্তু এসিওর প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন হয় এটা কিন্তু একটা শপিং রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো সেল করতেছে শপিং শপিং অ্যাক্সেসরিজ জিনিসগুলো কিন্তু এখানে আছে যেগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এখানে কিন্তু এই রিলেটেড প্রোডাক্টগুলো তার সেল করতেছে হ্যাঁ আপনি কিন্তু তাদেরকে অফার করতে পারেন এরকম আপনি হাজার হাজার ওয়েবসাইট পাবেন এখানে তো আমরা যেটা করব এখান থেকে আমরা সরাসরি দেখি তাদের ফেসবুকে যাওয়া যায় কিনা দেখেন এদার নিচের দিকে আসলাম অথবা ডাইরেক্ট আপনারা উপরের দিকে গেলে দেখতে পারবেন যে এখানে আপনাদের অ্যাবাউট থাকবে হ্যাঁ অ্যাবাউট আস থাকতে পারে অথবা নিচে ফোন নাম্বার থাকতে পারে অথবা ডাইরেক্ট আমরা দুইটা মেথড দেখব যে কোনো ওয়েবসাইটের ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কগুলো অবশ্যই ইনক্লুড করা থাকবে তো এটা নিয়ে কোনো ঘাপড়ানোর কিছু নাই তো আমরা যেটা করবো এখান থেকে আমরা ফেসবুকে চলে যাব হ্যাঁ তো আমরা ফেসবুকে ক্লিক করার পর হ্যাঁ হাসিবুর হ্যালো? শেয়ার তো হয়েছে নাকি? রেকর্ড চলতেছে? ওকে, ওকে। তো এই যে ধরেন আমরা এটা হচ্ছে আমাদের মূলত এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। এখানে মোটামুটি তা আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফেসবুকের পেজের ফলোয়ার মোটামুটি ভালোই আছে। এক হাজার মানে এগারোশো বারোশো ফলোয়ার আছে। এখানে কিন্তু তিনি কন্টিনিউ কাজ করে কিনা সেটা দেখতে গেলে এখানে নভেম্বরের এগারো তারিখ। মানে নভেম্বর এগারো তারিখ। মেবি আজকে সতেরো তারিখ ওকে তিন চার দিন আগে এটা পোস্ট করছে এটা কিন্তু একদম ইউনাইটেড স্টেটসের এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা একটা আমেরিকান কমিউনিটি বা আমেরিকান লোক তো আমরা যেটা করব এখান থেকে আমরা এখানে দুইটা অপশন নিতে পারি কি কি এখানে আমরা তাদের ইমেল অ্যাড্রেস পাবো আমরা চাইলে তাদেরকে ইমেল করতে পারি আমরা তাদের নাম্বার পাবো আমরা চাইলে কল করতে পারি আর যদি তাদের হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ মার্কেটিং কীভাবে করতে হয় যদি এটা যদি আপনারা না জানেন তাহলে আমি নেক্সট ক্লাসে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করা দেখাবো ফ্রিতে তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারেন অথবা তাদেরকে মেল করতে পারেন অথবা তাদের ফেসবুকের এই পেজের ভিতরে যেমন মেসেজ করতে পারেন আমি যদি মেসেজ করি ধরেন আমি যে কোনো একটা দিয়ে দিই আপাতত ওকে তো আমরা এখানে তাকে মেসেজ করতে পারি হ্যালো আমরা একটা মেসেজ লেখে রাখছি বাড়ি থেকে কীভাবে ক্লায়েন্টকে ধরার একটা মেসেজ সংক্ষিপ্ত মেসেজ আমি কিন্তু আমাদের আরেকটা ক্লাসের ভিতর দেখাইছিলাম তারপরে এখানে আমি হ্যালো হাওয়ার ইউ দিই হাওয়ার ইউ এটা দিয়ে আমি আর কিছু দিব না তার সাথে সরাসরি কথা বলতে চাচ্ছি ওকে তো এটা আমি দিয়ে রাখলাম আপাতত এরকম যদি আপনি এইভাবে যদি বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হন তাদের কিন্তু এগুলো লাগবে আপনি শপিং রিলেটেড বাদ দেন ধরেন এখানে আরও আছে লোকাল টেক ঠিক আছে এটাতে যদি আমরা যাই ধরেন এদেরও কিন্তু একটা ওয়েবসাইট আছে এখানে তাদের সমস্ত কিছু আমরা এখানে পাবো তাদের বিজনেস কয়টা পর্যন্ত কয়টা পর্যন্ত খোলা থাকে সব কিছু এখানে আছে আমরা ধরেন সেমভাবে আবার আগের মতো করেই আমরা তাদের ওয়েবসাইটে চলে যাব ধরেন আমি একটু অপেক্ষা করবো হ্যাঁ ওয়েবসাইট এটা কিন্তু সবারই কিন্তু একটা বিজনেস সাইট কিন্তু এখানে আছে এখান থেকে একদম রিয়েল একদম রিয়েল রিয়েল পার্সন মানুষ বা রিয়েল বিজনেসম্যানদের সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারতেছেন এর থেকে কিন্তু সহজ কোনো পদ্ধতি নাই এটা হচ্ছে ডাইরেক্ট এগুলো সাইটে যারা ওইখানে আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন নেটওয়ার্ক থাকে যে আমরা এখানে আমাদের বিজনেসগুলো শেয়ার করব বা এই বিজনেসের মানে বিভিন্ন জায়গায় আছে এরকম সাইট পাবেন বাংলাদেশ ডিরেক্টরি সাইট যাদের ওইখানে মূলত বিজনেসের সমস্ত আইডিয়াগুলো শেয়ার করা হয় বা বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করা হয় বা প্রোফাইল তৈরি করা হয় যেখানে তাদের বিজনেস ডিটেলস পাওয়া যায় হ্যাঁ তো এখান থেকে আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা ক্লায়েন্টকে ইয়া করতে পারবো দেখেন এটার ভিতরে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল নেটওয়ার্ক নাই ওকে হ্যাঁ আছে আছে দেখেন পাশে গেট কানেক্টেড তো আমরা এখান থেকে কিন্তু এইভাবে কিন্তু ফেসবুকে চলে যেতে পারি টেকে লোকাল টেকে লোকাল টেকের ভিতরে কি আছে লোকাল টেক তো লোকাল টেকের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার বিজনেসটা খুবই নতুন এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড আনলিমিটেড ক্লায়েন্ট সংগ্রহ করা যাবে একদম সঠিক বিষয় এটা একদম সঠিকভাবে যেহেতু আমি এখান থেকে তিন দিন চার দিন আগে একটা ক্লায়েন্ট নিয়েছি তো আমি পরীক্ষিত হ্যাঁ তো এখানে বলার কিছু নাই তো আপনি কিন্তু এইভাবে কিন্তু ক্লায়েন্টকে ধরতে পারবেন না একদম সঠিকভাবে আপনার ফাইবার মার্কেট প্লেস এখন অনেকটাই আপডেট হয়ে গেছে অনেকে আছে এখানে যে মানে আপডেট করার কারণে ভিউ আসতেছে না পাশাপাশি বাইরে কোচ বন্ধ অ্যান্ড এখনও আপডেট চলতেছে এটা আপডেট কবে শেষ হবে সেটা বলা যাচ্ছে না এই সময় কিন্তু লোকাল মার্কেটে বা লোক বাইরে মার্কেট প্লেসের বাইরে কিন্তু কাজ নিতে পারেন এইভাবে তো আমি যে সিস্টেমটা দেখালাম এটা হচ্ছে একটা মেথড একটা মেথডই আপনি যদি ঠিকমতো কাজ করতে পারেন এনাফ আপনার আর কিছু লাগবে না মার্কেট প্লেসে না গেলেও কিছু যায় আসে না সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ